Amén. Ah, কেউ যদি শুধুমাত্র আজকের দিনে একটি দল জানা তাহলে হবে করে মারে হাই হুসাইন হাই হুসাইন করে কারখানার ইতিহাসকে মানে স্মরণ করে শরীরকে নিজের শরীরকে নিজের রক্তাক্ত করে এগুলো ইসলামে হারাম এগুলো তারপরে সে মাগরিবের নামাজ পড়লো আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত তার গুণায় সফিরা তারপরে সে এশার নামাজ পড়লো মাগরিব আজকে জুমার নামাজ পড়লাম পর্যন্ত গত পর্যন্ত যত সবগুলা গুণা আছে সব আল্লাহ মাফ করে তারপরে রমজান তারপরে রমজানের রমজান এক রমজান থেকে আরেক রমজান এই রমজানে রোজা রাখছে তারপরে রমজান আসছে তারপরে রমজান জ্বর মানে নদী নদীর মধ্যে যদি সে গোসল করে তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে তার শরীরে কোনো ময়লা দোয়া করে নেই আল্লাহ তালার কাছে তবা করে নেই তাহলে আমার সবরা গুণা মাফ হয়ে গেল 那这个。 নামাজ পড়লো করলো তাহলে আল্লাহ তার জন্য আল্লাহ চাইলে তাকে মাফ করতে পারেন আল্লাহ চাইলে তাকে শাস্তি দিতে পারেন এটা আল্লাহ তাআলার ইচ্ছা আল্লাহ চাইলে তার এই গুনাহের কারণে তাকে আল্লাহ তাআলা শাস্তি দিতে পারেন আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করে দিতে পারেন সেটা আল্লাহ তাআলার ইচ্ছা একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের আলোচনা করতে গিয়ে ارشاد ফরমান মান হাফাজ আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামা যে নামাজের হেফাজত করবে এই নামাজ তার জন্য নূর হবে নূর মানে তার ইমানের যে নূর আছে এই নূর তার বৃদ্ধি হওয়ার কারণ হবে নামাজের দ্বারা তার ইমানের নূর বৃদ্ধি হওয়ার কারণ হবে এবং সে যে ইমানদার এই নামাজ তার ইমানের পরিষ্কার পরিপূর্ণ দলিল হবে তার ইমান যে পরিপূর্ণ এর দলিল হবে নামাজ এবং এই নামাজ তার জন্য দিন নাজাতের কারণ হবে অর্থাৎ সে নামাজের কারণে আল্লাহ তাকে মাফ করে দিবেন সে জাহান নাম থেকে মুক্তি লাভ করবে হেফাজত করবে না নামাজ তার জন্য তার ইমানের দূর হবে না তার ইমান পরিপূর্ণ হওয়ার হবে না এবং তার জন্য নাজাতেরও উপায় হবে এই নামাজ তার জন্য কি হবে হামানের সাথে উভয় একটি হারবের সাথে চার অভিশপ্ত ব্যক্তির উল্লেখ করেছেন মধ্যে দুনিয়ার মধ্যে কারুনের নাম সবাই জানে ফেরাউনের নাম কম বেশি সবাই জানে হামান কারণ ছিল হজরত মুসা সম্পদশালী ব্যক্তি খুব বেশি সম্পদ ছিল তার কারণ আর ফেরাউন তো সবাই চিনে সে নিজেকে খোদা দাবি করেছে আনা রাখু কুমলে আলা বলে আমি তোমাদের সবচেয়ে বড় লোক আর আমার ছিল ফেরাউনের উজির মন্ত্রী আর উবাই ইবনে হাল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সবচেয়ে বড় দুশমন ছিল বড় বড় দুশমনদের অন্যতম ছিল একজন উবাই ইবনে হাল সে আমি একটা লালন পালন করতেছি এই বড় হলে এই চলে আমি মোহাম্মদ সাল্লাহ আসলামকে হত্যা করবো না এরকম ভাবে সে প্রতিজ্ঞা করছে যুদ্ধে হুজুর সাল্লাহ বর্ষার সামান্য আঘাত সামান্য আঘাত আছে তার গায়ের মধ্যে এই আঘাতে আল্লাহ পাক তাকে জাহান্নামে পাঠিয়েছে এক আঘাতে শেষ সাথে সাথে না ভয়ঙ্কর যন্ত্রণা হয়েছে তার শরীরে সামান্য আচর লাগছে গায়ের মধ্যে বর্ষা নিয়ে মারছিলেন সামান্য আচর লাগছে গায়ের মধ্যে অন্যান্য কাপের মুসলিমরা তাকে বিদ্রুপ করছে আরে সামান্য দাগ সামান্য একটু আঘাত এটার জন্য কি এমন চিন্তা ভাবনা করতেছ আরে তাদের তাদের মূর্তি ছিল লাট আর উজদার লাট উজদার পূজা করত ওই যুগের মুসলিমরা সেও আমার শরীরে যে পরিমাণ ব্যথা হইতেছে পুরো একাধবাসীকে যদি এটা বর্তন করে দেওয়া হয় কেউ সহ্য করতে পারবে না তার শরীরে কি পরিমাণ যন্ত্রণা শুরু হয়েছে সামান্য আঘাতে যাই হোক হাদিসের মধ্যে আসছে আসর হবে তাদের সাথে কাকেরদের কথা আসছে তবে মুমিন মুসলমান নামাজ না পড়ার কারণে গুণা করার কারণে তার গুনাহের কারণে যদি সে জাহান নামে যায়ও কাকিরদের সাথে জাহান নামে যায়ও কিন্তু আল্লাহ তার ইমানের কারণে সে মুসলমান ছিল কালেমা পড়তে সেই হিসাবে আল্লাহ এক সময় তাকে মাফ করে দিয়ে অথবা শাস্তি দিয়ে তাকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে কিসের কারণে মুসলমান হওয়ার কারণে কিন্তু কাফির ওই হামান বলুন কারণ বলুন ফেরাউন বলুন আর ওয়াইফরা হাত বলুন তারা আর কখনো তারা তারা হলো চিরস্থায়ী জাহান্নামে তাদের তারা কখনোই জাহান্নাম থেকে বের হবে না তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে নামাজের ফরজের আলোচনা চলেছিল চলছিল প্রথমে বলেছিলাম যত বলেছিলাম যে নামাজের ফরজ হলো জায়গা পাক প্রথম হলো যে জায়গায় আমি নামাজ পড়বো এই জায়গা পাক তবে পবিত্র হবে তারপরে যে কাপড় পরে আমি নামাজ পড়বো এই কাপড় পবিত্র হবে তারপরে যে শরীর নিয়ে আমি নামাজ পড়বো আমার শরীর পবিত্র হতে হবে গোসলের প্রয়োজন হলে গোসল করে শরীরকে পবিত্র করতে হবে অজুর প্রয়োজন হলে অজু করে শরীরকে পবিত্র করতে হবে তারপরে সতর কাটা পুরুষের সতেরো বলেছে তার হাঁটুর থেকে নারীর উপর পর্যন্ত ফরজ আর আমরা যে লম্বা নামাজ দিয়ে নামাজ পড়ি এটা হলো সুন্দর সুন্দর আমরা কি যত বেশি আমি পাবন্দি নামাজের মধ্যে ফরজ সব কিছু তত আমার নামাজ সুন্দর হবে আমার বাড়বে আমরা অনেক সময় হাত হাতা হাত হাতা শার্ট পরে বা গেঞ্জি পরে আমরা কি করি নামাজ পড়ি কোনোই বের করে পুরুষরা অনেক মানে সময় কনই দেড় কি করে নামাজ পড়ে এর দ্বারা অনেক প্রশ্ন করেন হচ্ছে নামাজ হবে কিনা নামাজ হবে নামাজ হয়ে যাবে কিন্তু মাকরু হবে মাকরু আমার তাহরিমি না মাকরু এ তাহরিমি সূর্য মাকরু আমার অর্থাৎ আমার সোয়াব কিছুটা কমে গেল কি প্রয়োজন অল্প জন্য আমার সোয়াবকে তো আমি কমাবো আমি পরে ফুল হাতা জামা পরে কি করবো নামাজ পড়বো না অসুবিধার কারণে অসুবিধার কারণে কারো যদি পোশাক না থাকে সেটা ভিন্ন কথা তারপরে এখন নামাজের ফরজ হলো খাড়া হওয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতে হয় নামাজ পড়তে হয় হ্যাঁ কেউ যদি অসুস্থ থাকে দাঁড়াতে পারে না সে বসে বসে নামাজ পড়বে তার বসাটা তখন দাঁড়ানোর হুকুম হবে তার বসাটাই তখন দাঁড়ানো ক্যাবলামুখী হওয়া যেদিকে আমাদের খাওয়া ঘর বাইতুল্লাহ যেদিকে যে দেশে যেদিকে ওইদিকে মুখ করে কি করতে হয় নামাজ পড়তে হয় আমাদের দেশের হিসাবে পশ্চিম দিকে হলো কাবাগো এই জন্য আমরা কি করি পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি পড়াই নামাজের যদি আমার সিনা বুক পশ্চিম দিক থেকে অর্থাৎ দিক থেকে যদি আমার ডানে চলে যায় বা বামে চলে যায় তাহলে আমার নামাজ ভেঙে যাবে নিয়ত করা নামাজের আরেকটা করা হলো নিয়ত করা

তারপর হলো নিয়োগ করা কোন নামাজ আমি পড়বো নামাজ জোহরের নামাজ আসর নামাজ না এসা না জমা না ঈদ না জানাজা আমি কি করব নিয়ত করব সহজভাবে করব যে আমি জোহরের চার টাকা খরচ নামাজ করবো আমি আসরের চার টাকা খরচ নামাজ করবো আমি ফজরের দুই টাকা সুন্দর করবো আমি জোহরের দুই টাকা সুন্দর করবো বা জোহরের চার টাকা সুন্দর করবো এরকম

মসজিদের কোন অর্থ চলতেছে কোন অর্থের কোন নামাজ মসজিদে চলতেছে এটা তো আমার নিয়ম আছে আমি কোন নামাজ পড়বো আমার মনে মনে জানা নাই আমার এই যে মনে মনে আমার জানা আছে আমি কোন নামাজ পড়বো কোন নামাজের জন্য আমি যাচ্ছি ঘর থেকে বের হলাম কোন নামাজের জন্য আমার নিয়ম হয়ে গেছে ইমাম সাহেব লোক কোথায় গেছে আমি এসে দাঁড়িয়ে প্রথমে বলবো আল্লাহ আকবার বলে তাকিরে তাহারিমা প্রথম তাকবির হলো আল্লাহ আকবার তাকবিরে তাহারিমা তারপরে আবার আল্লাহ পর্বতে রুকুতে যাব দুইটা তাকে বলতে হবে ইমাম সাহেবকে যদি আমি রুকুতে পাই তাহলে এই অবস্থায় আমাকে কি করতে হবে দুইটা তাকবির করতে হবে একটা তাকবির হলো তাহরিমা মানে উলা বলি আমরা নামাজের প্রথম তাকবির এই তাকবিরে তাহরিমা করজ নিয়তের পরেই তাকবিরে তাহরিমা তখন আমি নিয়ত নিয়ত শুরু করলাম আমার অবস্থাতে এটা শুরু করলাম একটা তারপরে তারপরে আরেকটা আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাব এটা হলো রুকুর তাকবীর নিয়ত নিয়ত করা হলো পড়া যে আমার মনে মনে ইচ্ছা করলাম আমি কোন নামাজ পড়বো কোন ওয়াক্তের নামাজ পড়বো ফজর না জোহর এই নিয়তটাই নিয়ত এই নিয়ত টাকা এই নিয়ত মনে মনে থাকতেই আমার খরচটা আদায় হয়ে তারপর হলো এই যে নামাজের শুরুতে প্রথম এটা হলো ফরজ প্রথম আল্লাহ বলে যে আমরা নামাজ শুরু করি এটা হলো এটাকে বলে তাকবীরে তাহরিমা এই তাকবীরের আরেক নাম হলো তাকবীরে বোলা তাকবীর মানে আল্লাহ আকবার বলা আল্লাহ আকবার বলাকে কি বলে তাকবীর বলে আর তাকতিরে তাহারিমা কেন বলে তাকতিরে তাহারিমা এজন্য বলে যে নামাজের আগে যে সমস্ত কাজ আমার জন্য হালাল ছিল নামাজে ঢোকার সাথে সাথে এই সমস্ত কাজ আমার জন্য হারাম হয়ে গেছে যেমন নামাজের আগে হাওয়া আমার জন্য হারাম ছিল কথা বলা আমার জন্য হারাম ছিল চলাফেরা বা হাঁটাচলা করা আমার জন্য হারাম ছিল উঠা বসা করা আমার জন্য কি ছিল এমনি কোথায় গিয়ে বসলাম কোথাও থেকে আসলাম এগুলো আমরা করি না এগুলো তো হালাল কেউ নামাজ শুরু করার সাথে সাথে আর এগুলো হালাল এগুলো করা যাবে খাওয়া দাওয়া করা যাবে পানাহার করা যাবে পানি পান করা যাবে কথা বলা যাবে বাইরে একটু আসো না নামাজ ভেঙে যাবে হারাম এই যে আমার হালাল কাজগুলা নামাজের কারণে হারাম হয়ে গেল এই জন্য এই তাকবীরকে যে তাকবীর বলার সাথে সাথে এই সমস্ত কাজ আমার জন্য হালাল কাজগুলো হয়ে গেল এই জন্য এই তাকবীরের নাম হলো তাকবীরে তাকরিমা এই তাকবীরের দ্বারা কি হয়ে গেছে আমার ওই সমস্ত কাজগুলো কি হয়ে গেছে আমার জন্য হারাম হয়ে গেছে আর তাকবীরে কেন বলা হয় তাকবীরে মানে প্রথম তকবীর যেহেতু এটা আমাদের প্রথম তকবীর নামাজ শুরু করতে হলে প্রথমে এই তাকবীর করতে হয় প্রথম তাকবীরকে বলা হয় তাকবীরে উলা এই তাকবীরের নাম দুইটা একটা হলো তাকবীরে আর একটা হলো তাকবীরে হলো কেরাত কেরাত ফরজ কেরাত ফরজ কেরাত অন্য কেরাত কেরাত যে কোনো কোরআন শরীফ থেকে আমি যে কোনো আয়াত পড়লাম তাহলে আমার কেরাত আদায় হয়ে গেল মানে আমার ফরজ আদায় হয়ে গেল ওয়াজিবের আলোচনা পরে করবো এখন এটা বুঝে ফরজ শুধু বুঝে সুরা ফাতিহা পড়া কিন্তু ওয়াজিব নামাজের মধ্যে সুরা ফাতিহা পড়া ওয়াজিব সুরা ফাতিহার সাথে আরেকটা সুরা মিলানো হলো ওয়াজিব অর্থাৎ সুরা ফাতিহা পড়বো এর সাথে আরেকটা সুরা পড়বো এগুলো হলো ওয়াজিবের আর ফরজ কি আমি মনে করুন শুধুমাত্র সুরা ফাতিহা পড়লাম তাহলে আমার কেরাত আদায় হয়ে গেল অথবা আমি শুধুমাত্র সুরা পড়লাম তাহলে আমার কেনা আদায় হয়ে গেল মানে আমার খরচ আদায় হয়ে গেল কিন্তু ওয়াজিব শুনে গেল তো ওয়াজিব শুনে গেলে কি করতে হয় তাও চেষ্টা করতে হয় ওয়াজিবের সময় এটা আলোচনা করবো তাও চেষ্টার আলোচনা ইনশাআল্লাহ তারপর রুকু করা রুকু ফরজ চেষ্টা ফরজ শেষ বৈঠক শেষ বৈঠক মানে হলো যে নামাজ পড়বো সেই নামাজের শেষে আমি বসে বসলাম দুই রাখাতের নামাজের শেষ বসা চার রাখাতের নামাজের শেষ পোশাক তিন রাখাতের নামাজের শেষ পোশাক যে আমরা করি এই শেষ পোশাকে বলা হয় শেষ বৈঠক নামাজের মধ্যে এই শেষ বৈঠকটা হলো তারপর হলো নামাজ থেকে ইচ্ছা বাইর হওয়া অর্থাৎ আমি আমার নিজ ইচ্ছায় নামাজ বাংলা মানে সালাম ফিরিয়ে আমি কি করলাম নামাজকে বাংলা নামাজ শেষ করলাম যখন আমি নামাজে আসি আত্মায়ত করছি তারপরে আমাকে একজন টান দিয়ে আমার নামাজ সরাই দিল আমার নামাজ ব্যাংকে গেল অন্য একজন আর তাহলে আমি আমার নিজে নিজে কি করলাম না নামাজ থেকে ইচ্ছা করে বাইরে হইলাম অন্য অন্য আমাকে কি করছে নামাজ থেকে বাইরে করছে তাহলে এর দ্বারা আমার ফরজ আদায় হবে না এই নামাজ আমাকে আবার করতে হবে নামাজ থেকে কি করতে হবে আমি নিজে নিজে বাইরে হতে হবে নিজে নিজ ইচ্ছে আমি নামাজ শেষ করতে হবে এই গেল ভাবে নামাজের ফরজের আলোচনা জায়গা পাক কাপড় পা শরীর পা কাটা খাড়া হওয়া হওয়া চিনা নিয়ত করা তাকবিরে তেরা রুকু সেজদা শেষ পর্যন্ত নামাজ হইতে বাহির হওয়া এই হলো নামাজের চোদ্দটা ছোট ছোট বই পাওয়া যায় এই যে সবুজ কালারের সবুজ কালারের ছোট ছোট দুয়ার বই পাওয়া যায় আপনারা প্রত্যেকে যারা বাংলা পড়তে পারেন আরবি মোটামুটি পড়তে পারেন প্রত্যেকের বই এরকম একটা দোয়ার বই টাকা উচিত আমি এইটা সিরিয়াল বলতেছি আমি ওই এই সুযোগ ওয়ার বই থেকে বলতেছি নামাজের পড়াশোনা বিস্তারিত আলোচনা বড় কিতাবে আছে বড় বড় কিতাবে অনেক আলোচনা এক একটা পড়াশ নিয়ে অনেক আলোচনা এগুলো আপনাদের জন্য না এগুলো হলো মাদ্রাসার ছাত্রদের জন্য মাদ্রাসার ছাত্রদের জন্য লম্বা লম্বা আলোচনা এক একটা আলোচনা এই তাকবির নিয়ে আল্লাহ আকবার আল্লাহ আকবারের জায়গায় আল্লাহ অন্য কোনো কিছু বদলা তার নাম বদলা হবে কিনা এরকম অনেক আলোচনা আছে সেখানে তাকে কিভাবে তাকে কেন আসলো কিভাবে খরচ হলো কি আয়াত আছে আয়াতের দলিল আছে এরকম দলিলের দালিলের আলোচনা কোন আয়াত থেকে এটা প্রমাণিত হলো কোন হাদিস থেকে এই খরচগুলা প্রমাণিত হলো এই ধরনের বিস্তারিত আলোচনা হেদায়ত কিতাবের মধ্যে আছে হেদায়াত হ্যাঁ, নামের আলোচনা এগুলো মাদ্রাসা ছাত্রদের জন্য শিখে নেওয়া হুজুরা বলবে এটা আপনার জানা প্রয়োজন এটা জানতে আরেকজন আগে আর আরেকজন আরেক যদি মনে করে যে এই এই আগে উনি ভুল বলতেছেন তাহলে উনি এসে প্রশ্ন করবেন যে আপনি এটা যে বললেন এটা দলিল কি আপনি কোন দলিলের ভিত্তিতে এই কথা বলবেন আরেকজন আলিম এসে প্রশ্ন করবে হ্যাঁ আমাদের মনে সাধারণ মানুষের মনে যদি কোনো আলিমের কোনো কথা হটকা লাগে তাহলে অন্য আলিমের কাছে গিয়ে এটা তাহকিক করবো কমপক্ষে পাঁচজন আলিমের কাছে গিয়ে বড় বড় আলিমের কাছে গিয়ে কি করবো আমি এই কথা তাহকিক করবো যে আমার হজুর যে এবার বললেন এটা কি সঠিক আছে এটা কি সঠিক না বেঠিক সঠিক না বেঠিক দরকার মাদ্রাসায় যাবো দারুসালাম মাদ্রাসায় যাবো বড় বড় মুখতিয়ানে কারাম ওনাদের কাছে যাবো গিয়ে জিজ্ঞাসা করবো ওইখানে দারুল ইচ্ছা আছে নাকি মাদ্রাসা আছে দারুল ইফতা আছে আমাদের মধ্যে ফতোয়ার বিভাগ আছে বিশাল আলোচনা ওনারা এগুলা কি করে রিসার্চ করে যাই হোক আজকে গেল শুধুমাত্র নামাজের ফরজের আলোচনা আগামী জুমায় ইনশাআল্লাহ নামাজের ওয়াজিবের ওয়াজিব 14টি নামাজের ওয়াজিবের আলোচনা আগামী জুমায় আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করবেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন